আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম বড় ভাই আরও নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে মকো স্টোরের ভিডিও তো আমার সাথে আছে রায়হান আর বিফোর এম ম্যাক্স তো ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আমাদের আজকের ভিডিও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ Take him from the yard. Uh, ইন্টোর পরে চলে আসলাম আমরা ভিডিওতে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সাথে আমার স্কোয়াড মেম্বাররা আছে আর এখন আমি প্রথমে গান সিলেক্ট করি তো গান সিলেক্ট করার মাঝে আমি বান্ডেলটা নিব কি না দেখি না গানটা নিব না এটা ভালো লাগে না আমার পি নাইনটির স্কিন আছে এটা নিলেও নিতে পারি কিন্তু আমি আপাতত দূরের যেহেতু গান নিই আমি এটা নিতে পারি না এটা নিব না আমার এর চেয়ে ভালো আছে তো কি নিব এমবি ফাইভটা নিব এমনি ফাইভটাই নিই এক্সিমিটার এমবি ফাইভটাই সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন নয় ডায়মন্ডের স্টিম চলতেছে হ্যাঁ পেয়ে গেলাম প্রথমেই ডায়মন্ড রয়েল এখন উনিশ ডায়মন্ডের স্পিন গান বক্স এখন উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিন আরও একটি গান বক্স আর এখন নিরানব্বই ডায়মন্ডের স্পিন ফ্রেগনেন্স এখন একশো উনচল্লিশ ডায়মন্ডের স্পিন পেয়ে গেলাম এই ফেভের স্কিন আর চারশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে মার নিতে হবে সেটা তো আমি ভালো করেই জানি তো নিয়ে নিলাম চারশো চারশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটা এখন আমার সাথে আমার স্কোয়াড মেম্বাররা আছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে একজন চলে গেছে আবার আসছে জিহাদ দেখতে থাকুন আমার মোটামুটি গানের স্কিন ভালোই আছে বিহেভের মধ্যে ভালো স্কিন আছে তারপর আমি এটা নিলাম যেহেতু রেট অফ ফায়ার আছে অ্যাকুরেসিও আছে সে ভালো গানও আছে এটা আপাতত এই গ্রুপ থাকুক একটা ম্যাচ খেলে দেখব আর সাথে নিয়েছিলাম আর রাইফেলের মধ্যে এক্স এম এইট এর স্কিন এক্স এম এইট দেখেন আমার আসলে অলরেডি আছে তারপর আমার স্কিনটা নেওয়া গাইস আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ স্টার্ট করে দিয়েছি আপনারা চাইলে আমাদের থেকে ডায়মন্ড টপ আপ করতে পারেন স্বল্প মূল্যে তো ভালোবাসা থাকবে আপনাদের কাছে কাছে আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আর আল্লাহ হাফেজ গাইস দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ